আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন সো আর্নিং অ্যান্ড টেকবিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানিয়ে নিচ্ছি সো আজকে আরেকটি সার্ভে সাইটের রিভিউ নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে সার্ভে সাইটটি মোটামুটি বেশ ভালো একটি সার্ভে সাইট আপনারা এখান থেকে দুই তিনটি মাধ্যমে আপনারা উইড্রো করতে পারবেন তো বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করবো তার আগে একটি ছোট ইন্ট্রো দেখে আসছি আপনারা আমার চ্যানেলে সার্ভে রিলেটেড এবং আর্নিং রিলেটেড টেক রিলেটেড সহ বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন তার জন্য আর্নিং অ্যান্ড টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আমাদের যে সাইট এই সাইটটির নাম হচ্ছে গেইন ডট জিজি এই সাইটটি আপনাদের লো পে আউট করবে এবং bitcoin litecoin dogecoin even আপনারা কিন্তু গিফট কার্ডও এখান থেকে উইড করতে পারবেন সো আমরা দেখে আসছি সাইটের ইউজ উইড্রো সিলেকশন তারা এখানে বলে দিয়েছে আপনারা এখানে বিটকয়েন লাইট কয়েন ইথিরিয়াম এগুলো তো উইড্রো করতে পারবেন কয়েন বেজের মাধ্যমে এবং আপনারা ট্যাঙ্গো কার্ডেও কিন্তু উইড্রো করতে পারবেন সো তাদের ট্রাস্টেড অফার অলরে থাকছে your survey AdGate media CPX research offer to শ্রীঅমৃত সহ আরও অনেক তো আপনারা এখান থেকে অফার কমপ্লিট করে আর্ন করতে পারবেন উইড্রো উইড্রো করতে পারবেন তারপরে তারপরে আপনারা সার্ভে করে আর্ন করতে পারবেন সো আজকে আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহ উইথড্রোর সকল অপশনগুলো দেখিয়ে দেব তো এই অ্যাকাউন্টে আসার জন্য আপনাদের একটা লিঙ্কে ক্লিক করতে হবে তারপরে আপনাদের এই অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে এই ইন্টারভিউতে আসার পরে আপনারা লিঙ্ক দেখেন আমাদের এখানে গুগল দিয়ে সাইন ইন করতে হবে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো রাইট মার্ক দিয়ে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে দিচ্ছি এরপর আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটার অপশনে নিয়ে যাবে ডিরেক্ট এখান থেকে আমরা একটু ওয়েট করি আমাদের অপশনটি চলে এসেছে এখানে আসার পরে আপনাদের যে মেইলটি লগ ইন করা থাকবে আপনাদের ব্রাউজারে সেখানে ক্লিক করে দেবেন তো আপনাদের অবশ্যই একটি ইউএসের অরিজিনাল অ্যাড্রেস নাম এবং আপনাদের একটা মেইল লাগবে দেখেন আমাদের সাইটে কিন্তু লগ হয়ে গেছে তো লগ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তিনশো চুরাশি পয়েন্ট কিন্তু তারা বোনাস দিয়েছে সো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ফ্রি বোনাসটি পেয়ে যাবেন এরপর আমরা সাইটে অন্যান্য বিষয়গুলো রিভিউ করছি দেখেন এখানে আর্ট আর্নিং ক্লিক করার পরে আমাদের এখানে প্রথমে অফার ওয়াল চলে এসেছে সো অফার ওয়ালে এখানে যে সমস্ত বড় বড় সার্ভে প্রোভাইডার রয়েছে তাদের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটা আপনাদের সুবিধার্থে একটা ক্লিক করে আপনাদের দেখাই দিচ্ছি তো অ্যাডগেট মিডিয়াতে আমরা ক্লিক করলাম অফার ওয়াল থেকে এরপরে অ্যাডগেট মিডিয়ার অফার ওয়ালের ফার্স্ট ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আপনাকে একটা ওয়ান ডিভাইস অর্থাৎ আপনার মোবাইল সিলেক্ট করতে বলেছে আমরা এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে সেভ ডিভাইস দিয়ে দিচ্ছি এরপরে আপনার সামনে কিন্তু অফারগুলো চলে আসবে সো এই অফারগুলো করে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন দেখেন এখানে তারা কত পয়েন্ট দিবে সেটা এখানে বলে রেখেছে তো এখানে যে কি আপনার তাদের নিয়মগুলো রয়েছে এগুলো কমপ্লিট করে কিন্তু আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটি অফার বলে রেভিনিউ রেভিনিউ ইউনিভার্সের অফার ওয়ালে আমরা চলে গেলাম এখান থেকে আপনারা রেভিনিউ ওয়ালের অফার ওয়াল যেগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে পারবেন সো এখানে দেখেন আমাদের সার্ভে অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে আমাদের আরেকটি পেজে রিডিরেক্ট করে নিয়ে আসবে এখানে আমরা প্রোফাইল সার্ভে করবো আগে প্রোফাইল সার্ভে করার পরে আপনাদের এখানে রেভিনিউ ইউনিভার্সের যে সার্ভেগুলো রয়েছে ওগুলো শো করবে তো ওইগুলো থেকে আপনারা আর্ন করতে পারবেন ভিডিও যেন বড় না হয় তার জন্য আমি প্রোফাইল সার্ভেটা করে দেখালাম না আমার পূর্ববর্তী বিভিন্ন ভিডিওতে প্রোফাইল সার্ভে করে দেখানো আছে সো এরপরে আপনারা এইখানে তাদের যে অফারগুলো রয়েছে এগুলো করার মাধ্যমে কিন্তু আর্ন করতে পারবেন এরপরে আমরা একটু নিচে চলে যাচ্ছি দেখেন সার্ভিস এখানে সার্ভে করে আপনি আর্ন করতে পারবেন revenue wall CPX media your survey three ডিস এগুলো তো আমরা সিপিএক্স মিডিয়াতে ক্লিক করে দিচ্ছি ইপিএক্স এর সার্ভেগুলো কিন্তু আমাদের এখানে শো করবে সো এর জন্য আমাদের যেটা করতে হবে সিপিএক্স এ ক্লিক করতে হবে এরপরে সিপি রিসার্চ তাদের যে সার্ভেগুলো রয়েছে এগুলো আপনারা এখানে শো করবে সো সার্ভে কিভাবে করতে হয় কিভাবে সার্ভে আপনারা ভালো করে ম্যাচ করতে পারবেন মোটামুটি সকল বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনাদের সুবিধার্থে আমি আই বক্সে আই বাটন যেটি রয়েছে আমাদের আই বাটনে সার্ভে ম্যাচ করার ভিডিওটি আমি দিয়ে রাখবো এই হচ্ছে সিপেক রিসার্চের সার্ভে দেখেন এখানে ছয়শো ষাট কয়েনের একটা সার্ভে রয়েছে তিন স্টার আট মিনিট লাগবে তো এরকম কিন্তু এখানে অনেকগুলো সার্ভে রয়েছে দেখেন ষোলো রেটিংয়ের একটা সার্ভে রয়েছে বারোশো ষাট কয়েনের বারো মিনিট সময় নেবে তারা তো এখানে তিন রেটিং সতেরো রেটিং এখানে কিন্তু অনেকগুলো সার্ভে রয়েছে তো ভাবে আপনারা এখানে রেভিনিউ ওয়ালও পেয়ে যাবেন অন্যান্য অপশনগুলোতেও আপনারা সার্ভেগুলো পেয়ে যাবেন তো সার্ভে করে কিন্তু আপনারা এইভাবে এই সাইট থেকে ইনকাম করতে পারবেন এবং আপনারা এখানে খুব সহজে উইথড্র করতে পারবেন এবং লো পে আউট তো রেভিনিউ ওয়াল বলছে এখানে তাদের একটা প্রোফাইল কমপ্লিট করতে হবে এখানে ইমেল বার্থ ডেট এগুলো দিয়ে এখানে টিক মার্ক দিয়ে রেজিস্ট্রেশন করে তাদের এখানে একটা প্রোফাইল কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু তারা আপনাকে সার্ভেগুলো শো করাবে সো এখানে আরেকটি অপশন রয়েছে ওয়াচ ভিডিও আমরা কিন্তু এখান থেকে ভিডিও দেখার মাধ্যমেও ইনকাম করতে পারবেন সো আমরা যদি একটা ভিডিও দেখার অপশনে ক্লিক করি তাহলে আমাদেরকে আরেকটি পেজে রিডিরেক্ট করে নিয়ে আসবে সো এরপরে এখানে তাদের কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু আপনাদের ভালো করে পড়তে হবে এবং পূরণ করতে হবে তারপরে আপনারা এখান থেকে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম ভিডিও দেখে ইনকাম করতে হলে আপনি ওই লিঙ্কগুলোতে ক্লিক করার পরে আপনাকে যে ইন্টারফেসটাতে নিয়ে আসবে এখানে এসে আপনাকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ বাটন এখানে আপনার মেইল এবং ইউজার নেম দিয়ে সাইন আপ করতে হবে সাইন আপ না করলে কিন্তু আপনারা ভিডিও দেখলেও এখান থেকে ইনকাম পাবেন না সো এই জিনিসটা মাস্ট বি মনে রাখবেন এরপরে আমরা একটু নিচে চলে গেলে এখানে দেখতে পাচ্ছি তাদের তারা এখানে পেপাল থেকে উইথড্র দিবে কিন্তু তারা পেপাল থেকে উইথড্র করতে পারবেন এরপরে একটা বিষয় আমরা অফার ওয়ালের এই গেইন ডট জিজি এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন এখান থেকে আপনারা প্রতিদিন দশ সেন্ট করে ক্লেম করতে পারেন দশ এখান থেকে আপনারা প্রতিদিন দশ পয়েন্ট করে ক্লেম করতে পারবেন দেখেন আমাদের এখানে তিনশো চুরাশি ছিল তিনশো চুরানব্বই হয়ে গেল সো এরপরে এখানে তাদের আরো কিছু নিয়ম রয়েছে আপনারা এখানে বোনাস কোড দিয়েও কিন্তু ইনকাম করতে পারবেন সো আমি বোনাস কোডটা দিয়ে দিব আপনারা বোনাস কোডটা এখানে দিয়ে কিন্তু ফ্রি পয়েন্ট পেয়ে যাবেন এরপরে যদি আমরা এখানে ক্লিক করি উইথড্রোর এখানে সো আমরা কিভাবে উইথড্র করতে পারবো এটা কিন্তু আমরা এখানে শো করব শো করবে সো এখানে আপনাদের এই যে প্রোফাইলের আপনাদের যে অপশনটা আমাদের নাম থাকবে এখানে এখানে আপনাদের প্রোফাইলের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে লগ আউট করতে পারবেন এরপরে দেখেন আপনারা এখানে বিট কয়েন উইথড্র করতে পারবেন আমরা কয়েন বেজ মেল দিলাম কয়েন বেজ মেল এখানে দিয়ে দিব এরপরে এখানে আমাদের অ্যামাউন্ট দিতে পারবো আপনারা এখানে দশ কয়েন মিনিমাম উইথড্র আপনারা দশ কয়েনই করতে পারবেন শূন্য দশমিক শূন্য ওয়ান সেন্টের সো তারা কিন্তু আপনাকে অফার করছে বিট কয়েনে উইথড্র দেওয়ার জন্য খুবই লো পে আউট আমরা যদি একটু লাইট কয়েন দেখি লাইট কয়েন আমরা আমাদের এখানে যদি আমরা দেখি যে কয়েন বেজ মেইলে নিতে গেলে আমরা কিন্তু দশ কয়েনে উইথড্র করতে পারবো লাইট কয়েনের যে অ্যাড্রেসটি রয়েছে কয়েন বেজে সেখানে করতে কিন্তু আমরা পাঁচশো কয়েন অর্থাৎ পঞ্চাশ সেন্ট এখানে উইথড্র করে নিতে পারবো দেখেন এখানে আপনার কিন্তু কোনো ফি থাকছে না মেইলে নেওয়ার জন্য কোনো ফি থাকছে না বিট কয়েনের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা শুধুমাত্র আপনার বিট কয়েন অ্যাড্রেসে নিতে গেলে আপনার নয় হাজার সাতশো একচল্লিশ ফি থাকছে সো আমরা এখানে ইমেলেই নিব তাহলে আমাদের কোনো ফ্রি দিতে হচ্ছে না এরপরে আমাদের আরেকটি অপশন উইথড্র দেওয়ার জন্য গিফট কার্ড এখানে কিন্তু বেশ কয়েকটি গিফট কার্ড রয়ে গেছে সেটা হচ্ছে রিওয়ার্ড লিঙ্ক নিরাস ইবে এখানে যতগুলোই রয়েছে আমরা বাংলাদেশ থেকে কিন্তু রিওয়ার্ড লিঙ্ক যে গিফট কার্ডটা আছে এটা খুব সহজেই সেল করতে পারবো তো রিওয়ার্ড লিঙ্কে আপনারা ভিডিও দেওয়ার পরে আপনাদেরকে একটা লিঙ্ক দিবে সেই লিঙ্ক থেকে আপনারা কনভার্ট করে বিভিন্ন ধরনের গিফট কার্ডে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন সো এখানে তারা রিওয়ার্ড লিঙ্কের উইথড্র মিনিমাম শূন্য দশমিক শূন্য এক ইউএসডি এবং ম্যাক্সিমাম দুই হাজার ইউএসডি পর্যন্ত দিচ্ছে সো এইভাবে আপনারা এই সাইট থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন আপনারা যে সমস্ত সাইটে কাজ করছেন ভালো ভালো সেই সমস্ত সাইটের পাশাপাশি এই সাইটটাতে আপনারা যদি দৈনিক এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় দেন আপনারা কিন্তু বেশ একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের সাইট গেইন ডট জিজি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে এটি লাইক দিয়ে পাশে থাকুন তো শেষ করছি আজকের ভিডিও আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ এভরিওয়ান We'll